আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে আমাদের ভিডিওতে একটি লাইক করে দিন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আবার একটা তাবিজ নিয়ে আসছি মূল্যবান তাবিজ তো আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাই আপনার ভাই মন তো তন্ত্রপদ্ধ দিয়ে যেভাবে কাজ করেন ওভাবে কোনো তাবিজ দিবে কোনো তা কাজ করুন যায় কিনা তো সে সাথে আমার একটা আমাদের একটা সহজ পদ্ধতি ফেস করে দেন ভিডিও আপলোড দিয়ে দেন উত্তর যার কারণে আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ ভিন্ন একটা কোয়ালিটিতে ভিন্ন একটা আকর্ষণীতে আপনার কাছে নিয়ে আসছে উপস্থাপনা করার জন্য তো এই যে তাবিজটা প্রথমে আপনি অঙ্কন করবেন অঙ্কন করার পরে তারপর তো এখানে লিখতে হবে এক প্রথমে লিখতে হবে তারপরে দুই প্রথমে দ্বিতীয় বা প্রথমে দুই লিখতে হবে তারপর তিন লিখতে হবে তারপর চার লিখতে হবে তারপর পাঁচ লিখতে হবে তারপর ছয় লিখতে হবে তো এভাবে তারপরে সাত লিখতে হবে তা এভাবে আপনি লিখবেন এগুলা এগুলা লেখার পরে তারপরে এটা সুন্দর করে আপনি দুই পিস লিখবেন দুই পিস লেখার পরে এগুলো আপনি কি করবেন আপনি এখানে মন্ত্র বলতে হবে ঠিক আছে এটা এই তাবিজটা জাগ্রত করার জন্য আপনার মন্ত্র বলতে হবে তা মন্ত্র বলার পরে তারপরে এটা জাগ্রত হবে তো সেক্ষেত্রে আপনি কী করবেন তো এই তাবিজটা মনে করেন যে আপনি যদি এটা প্রয়োগ করবেন ছেলে বা মেয়ে দুজনই উভয় পক্ষে প্রয়োগ করতে পারবেন তবে হ্যাঁ তবে এই জিনিসটা আপনার নিয়মকানুন মেনে তা হওয়ার লিখতে হবে তো আপনার এটা লিখতে হবে হলো শুক্রবার জুম্মার নামাজের সময় শুক্রবার জুম্মার নামাজের সময় শুক্রবার জুমার নামাজের পরে হুজুরে যখন নিম্বারের উপরে উঠবো মেম্বার উপরে উঠে যখন আপনার ইয়ে পড়বো তখন হলো যে আপনি এইটা জিনিসটা লিখতে হবে নামাজের উপরে বসে লিখতে হবে শুক্রবার দিন ওই সঙ্গে লিখতে হবে যখন সুদূর মেম্বার অফটা খুদ্া পড়বে তখন হইলো আপনার এটা তাবিজটা অঙ্কন করে লিখতে হবে লেখার পরে আপনার নিয়োগ করতে হবে এ কিন্তু মোনাজাত করতে হবে আল্লাহ দরবারে তারপর ফরেদ করার পরে এইগুলো আপনার কাজ সিদ্ধ হবে এবং আপনার এটা করতে হবে যে এটা আপনার এখানে একটা মন্ত্র পাঠ করে তার স্টারে আপনার জাগ্রত করতে হবে বলাং ফং মংসং বলাং ফং মংসং বলাং ফং মংসং এই এই তিন এই একটা অক্ষর আপনাদের তিনবার উচ্চারণ করে এই মন্ত্রটা আপনি যদি বলতে পারেন বা তারপরে এটা আপনার জাগ্রত হবে মলাং পং সং এটা লিখে আপনি এটা পরে তারপরে এটা তিনটা ফু দিবেন ঠিক দিলে পরে এটা জাগ্রত হয়ে যাবে তারপরে হলো আপনার এটা মিশক জাফরান কালি দ্বারা দিয়ে লিখবেন এবং দুইটি নকশা লিখবেন দুটি নকশা লিখে একটি ওই মেয়ের বাড়ির সামনে পুঁতে রাখবেন পুঁতে দিবেন আর অন্য একটি আপনার ওই নারীর বাড়ির সামনে পুঁতে রাখবেন আর অন্য একটি আপনার মাজায় বাঁধবেন তাহলে তিন দিনের তিন থেকে চার দিনের ভিতরে ওই মেয়ে আপনার বসীভূত হয়ে যাবে এবং আপনার ফ্যামিলিগত আপনার মেয়ের ফ্যামিলিগত আপনাদের মধ্যে শুভ বিবাহ শুভ বিবাহ একটা ধার্য দ্বার হবে তো তখন আপনারা সোচ্ছে আপনার বিয়ে করতে পারবেন কিন্তু এলা ঠেলা করে এটা কোনো রকম কোনোভাবে আপনারা খারাপ কাজে বস করবেন না খারাপ কাজে প্রয়োগ করবেন না খারাপ কাজ করলে একান্তই আপনাদের ব্যাপার তো এটা রিক্স আমি থাকবো না তো এটা রিক্স আপনাদের একান্তভাবে নিয়ে তারপর আপনাদের এই কাজটা করতে হবে সুতরাং আমার আমার জানা মতে এর কাজটা আপনারা খারাপ কোনো কাজে না প্রয়োগ করলেই আমার জন্য বেটার এবং আপনার জন্য বেটার তো এ খারাপ কাজ করলে পরে আপনার ক্ষতি হতে পারে সে কারণেই আমি বারণ করে দিলাম তবে এটা যদি কোনো শুভ বিবাহর জন্য বা একটা মেয়েকে প্রেম করে থাকেন একটা মেয়েকে বিয়ে করবার চান তাহলে সৎ ইচ্ছায় তাহলে এই কাজটা আপনি করে নিতে পারেন যেমন ছেলের রাজি মেয়ের ফ্যামিলি রাজি না মেয়ে রাজি ছেলের ফ্যামিলি রাজি না ছেলের রাজি না অবহেলা করে তার ওই ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারেন তবে দর্শক আপনাদের সামনে এই আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাকে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা আসসালামু আলাইকুম